ପ୍ରଭା ଏନ୍ଏସି ଅଧୀନରେ ଥିବା ମାରବାଡ଼ିପଡ଼ା ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ରରେ ବାଲ୍ୟ ବିବାହ ନିରାକରଣକୁ ନେଇ ଏକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাপী বর্মা মুখ্য অতিথি ভাবে যোগদান করিথিবা বেলে অবসরপ্রাপ্ত শিক্ষক বিনোদ বিহারী মেহের শ্রীমতী পূর্ণিমা ঝাঙ্কর প্রমুখ অতিথি ভাবে মঞ্চাসীন রহিলে নিমন্ত্রিত অতিথি মানে বাল্য বিবাহ রোকিবা নেই নিজ নিজর মতব্যক্ত করিলে କାଉନସିଲର ଶ୍ରୀମତୀ ବର୍ମା ପିତାମାତା ପିଲାଛୁଆମାନଙ୍କୁ ପାଠ ପଢ଼ିବାର ପୂର୍ଣ୍ଣ ସୁଯୋଗ ଦେଲେ ସେମାନେ ଆଗକୁ ନିଜ ଗୋଡ଼ରେ ଛିଡ଼ା ହୋଇପାରିବେ ତଥା ପୂର୍ଣ୍ଣ ବୟସ ପୂର୍ବରୁ ବିବାହ ନ କରାଇବା ନେଇ ଆଲୋକପାତ କରିଥିଲେ ଏହି ସଭାକୁ ଅଙ୍ଗନବାଡ଼ି କର୍ମୀ ଗୀତା ମାହାଣା ପରିଚାଳନା କରିଥିବା ବେଳେ ଅଠର ବର୍ଷରୁ କମ୍ ବୟସର ବହୁ ପିଲାଛୁଆ ଏବଂ ଅଭିଭାବିକା ଯୋଗଦାନ କରିଥିଲେ ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ ବିଟିଭି ଓଡ଼ିଆ